ভাইয়া তো দেখা করতে নিষেধ করেছে তারপর দেখা করতে চাও কেন কি করব বলো আমার তো কোনো দোষ নেই তবে কার দোষ সবই বয়সের দোষ চোদ্দ বছর বয়সে প্রেম করলে এমনই হয় আচ্ছা আমার রজনীগন্ধা ফুল এনেছো ভুলে গেছো তো এনেছি তো কই এই যে আমার সামনে অনেক রিকোয়েস্ট করে আমার এই রজনীগন্ধা ফুলকে ডেকে এনেছি এইসব কথাতে না চিরা ভিজবে না